ভয় ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা দেখি আমার সঙ্গে সবাই পড়েন তো দেখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লাহর ভয় থাকতে হবে আর যার হৃদয় আল্লাহর ভয় থাকবে তাকে যতই মানুষ সুদ খাইতে ডাকুক ঘুষ খাইতে ডাকুক সে বলবে আমি সুদের টাকা খাবো না আমি ঘুষের টাকা খাবো না কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে আল্লাহ তালার ভয় অর্জন করতে হবে প্রিয় ভাইরা শোনেন আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কথার মধ্যে কোনো অস্পষ্টতা রয়েছে আপনারা খুব মনোযোগী মানুষ মাশাল্লাহ একটা তাকবির দেন সবাই দুটো হাত তোলেন মাশাল্লাহ বাপের বেটা অনেক গায়ে জোর আছে তোমার কি বউ নাই কে আমি দেখলাম না অবশ্য দেখি না এমনি বললাম আর কি কারণ যাদের বউ নাই এদের শক্তি একটু বেশি হয় আর কি